হ্যালো বন্ধুরা লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব যেগুলো সিজিএল এসএসসি ইতে এসে গেছে সেই সব কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথম কোশ্চেন যদি এক্স ইকুয়ালস টু নাইনটিন হয় তবে এ মান বার করতে হবে X to the power five minus twenty X to the power four plus twenty X to the power cube ও মানে X cube minus twenty X square plus twenty X তো সবার প্রথমে আমি এটাকে লিখলাম এখানে X to the power five রয়েছে X to the power five minus twenty ই এক্স স্কোয়ার রয়েছে টোয়েন্টি এক্স স্কোয়ারকে লেখা যায় nineteen in X to the power four twenty X to the power ফোরকে লেখা যায় ninety X to the power minus X to the power four দুটোকে অ্যাড করলে twenty X to the power four হয় প্লাস টোয়েন্টি এক্স কিউবকে লেখা যায় nineteen X cube plus X cube আবার এখানে মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ার রয়েছে মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ারকে লেখা যায় minus ninety X square minus X square plus twenty X twenty এক্সকে লেখা যায় নাইনটিন এক্স প্লাস এক্স তাহলে এখন ওন এই x square x the power five লিখে দিলাম আর এখানে নাইনটিন রয়েছে নাইনটিনের জায়গায় আমি এক্স বসাতে পারি তো মাইনাস নাইনটিনের জায়গায় এক্স বসিয়ে দিলাম এক্স টু দি ফোর যা আছে x to the power four রাখলাম প্লাস নাইনের জায়গায় x x to the x cube plus x cube minus নাইনটিনের জায়গায় x into x square minus x square plus নাইনের জায়গায় x into x plus x এখন x to the power five minus x আর x to the x into x to the power four মানে হচ্ছে পাওয়ারের সময় যোগ হয়ে যায় গুণের সময় পাওয়ারগুলো x to the power five minus x to the power four গুণ করলে x to the power four তারপরে এক্স কিউব গুণ করলে মাইনাস এক্স কিউব তারপরে এক্স স্কোয়ার এটা এটা x x x square plus x তাহলে দেখ এইটা এটা কেটে গেল এইটা এটা কেটে গেল x cube minus x cube কেটে গেল plus x square minus x square কেটে গেল কী পড়ে থাকলো এক্স তাহলে এক্স মানে কি নাইনটিন তাহলে অ্যান্সার কি নাইনটিন তৃতীয় কোশ্চেনটি দেওয়া আছে যদি এক্স ইকুয়ালস টু টেন হয় নয় দেন ফাইন্ড দ্য ভ্যালু মানে মান বের করতে হবে x to the power four minus twelve এর x cube plus eleven x square minus ten x plus nine এর ভ্যালু বের করতে হবে তাই এর ভ্যালু বের করার জন্য আগের মতন এটাকেও কমপ্লিট করবো x to the power four ওর মাইনাস এই এইটাকে টেন দিয়ে রিপ্রেজেন্ট করবো তাহলে কি টুয়েলভ রয়েছে টুয়েলভকে টুয়েলভ এক্স কিউবকে লেখা যায় ten x cube minus x cube minus x cube মানে কি এইটাকে লেখা যায় ten x cube minus x cube minus x cube লিখে মাইনাস টুয়েলভ এক্স কিউব হলো প্লাস ইলেভেন এক্স স্কোয়ারকে লেখা যায় ten x square plus x square আর minus ten x plus nine রইল এখন অন এই x to the power four লিখে দিলাম minus ten x cube ten x কিউবকে কী লেখা যায় টেনের মান ভ্যালু কি টেনের ভ্যালু হচ্ছে এক্স তাহলে কি টেনের জায়গায় এক্স দিলাম x into x cube minus x cube minus x cube plus টেনের জায়গায় x into x square plus x square minus টেনের জায়গায় x into x plus nine তাহলে এখন x to the power four এটাও কী হয়ে যাবে x to the power four minus x cube minus x cube plus x cube এটার গুণ করলে plus x cube plus x square minus x square plus nine তাহলে দেখছি এই x cube plus x cube minus x cube কেটে গেল plus sorry plus x to the power four minus x to power four আর এখানে plus x cube minus x cube কেটে গেল আর এখানে plus x cube x square minus x square কেটে গেল তাহলে পড়ে থাকলে হচ্ছে minus x cube minus x cube plus nine তাহলে মাইনাস এক্সের ভ্যালু কত টেন টেনের কিউব প্লাস নাইন মানে সব টেনের এর কিউব করলে কি হয়ে যায় হাজার প্লাস নাইন তাহলে এটা বিয়োগ করলে কি হয়ে যায় minus nine hundred ninety seven এটা হয়ে গেল অ্যান্সার বন্ধুরা নেক্সট অঙ্ক দিয়েছে x plus one by x equals to one হলে তবে ভ্যালু বের করতে দিয়েছে x to the power twenty one plus x to the power eighteen plus x to the power twelve plus x to the power nine plus x cube plus one এর ভ্যালু বের করতে দিয়েছে তা সবার প্রথমে এইটাকে আমরা করব এটাকে কি আমরা এখানে আগে লিখে নিলাম যে x plus one by x equals to কি ওয়ান তাহলে এখান থেকে আমরা এটাকে করতে পারি এক্স প্লাস করে plus one equals to one both side multiply করবো x square plus one equals to x into one x এবার এক্স স্কোয়ার এটা এই পাশে নিয়ে আসবো minus x plus one equals to zero এটা এই পাশে নিয়ে আসলাম মাইনাস হয়ে গেল এবার এখান থেকে বোথ সাইড কি করছি মাল্টিপ্লাই করছি x x plus one multiply করলাম x square minus x plus one এদিকেও জিরোর সাথে মাল্টিপ্লাই করলাম এক্স প্লাস ওয়ান তাহলে x plus one x square minus x plus one মানে হচ্ছে এ এই ফর্মুলাটা মানে a plus b into a square plus a b sorry x square minus a b plus b square এর ফর্মুলা হচ্ছে x a cube plus b cube a cube plus b কিউবের ফর্মুলা তা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যদি এটাই ফেলি তাহলে কি এটাই লেখা যায় এক্স স্কোয়ার মানে এ এটা এ এটা b a plus b into a square minus a b into one এখানে লেখা যায় one plus b square one square তাহলে কি এটা কার ফর্মুলা পড়লো তাহলে a cube plus b cube তো এ কিউব মানে x cube plus b cube মানে ওয়ানের কিউব ইকুয়ালস টু জিরোর সাথে মাল্টিপ্লাই করলে জিরোই হয়ে যায় তাহলে কি হলো x cube plus one equals to zero তাহলে এক্স কিউব ইকুয়ালস টু কি প্লাস ওয়ানটা এপাশে আসলে মাইনাস ওয়ান তাহলে এক্স কিউব ইকুয়ালস টু কী হয়ে গেল এক্স কিউব ইকুয়ালস টু হয়ে গেল হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই ভ্যালুটাকে কাজে লাগিয়ে এ কি করব এই ভ্যালুটাকে কাজে লাগিয়ে এটাকে বের করব তা এখন এক্স কিউব মাইনাস ওয়ানটাকে কাজে লাগাবো এইখানে দেখো এইটাকে এ আমরা এইটাকে আমরা লিখতে পারি যে এক্স কিউব এটাকে লেখা যায় থ্রি এক্স কিউব তার টু দি পাওয়ার সেভেন তিন সাতে একুশ এটাকে লেখা যায় তাহলে এই সূচকের নিয়ম অনুসারে আর এটাকে লেখা যায় যে তিন ছয় আঠেরো three x cube to the power six এটাকে লেখা যায় থ্রি তিন চারে বারো প্লাস এটাকে লেখা যায় এক্স কিউব তার কিউব তিন তিরিক্ষে নয় plus x cube plus one x কিউবের জায়গায় কী পেয়েছি এক্স কিউবের জায়গায় মাইনাস ওয়ান পেয়েছি তো এখানে মাইনাস ওয়ান তার to the power seven x কিউবের জায়গায় সব জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দেবো six plus minus one to the power four minus one cube minus one plus one তা এখানে যখন পাওয়ার আমার বিজোড় সংখ্যা থাকবে মানে অযুগ্ম সংখ্যা থাকবে তখন কি হবে মাইনাসটা মাইনাসই হবে আর যদি যুগ্ম সংখ্যা থাকে পাওয়ারে তখন প্লাস হবে এখানে পাওয়ারে কি আছে সেভেন এটি হচ্ছে অযুগ্ম সংখ্যা বিজোড় সংখ্যা তাই জন্য ও মাইনাস ওয়ান হলো কেন ওয়ানের যতই ওয়ান গুণ করি সাতটা ওয়ান গুণ করলে ওয়ানই হবে এবার এটা কি হয়ে যাবে যুগ্ম সংখ্যা তাহলে কি হয়ে যাবে এটা প্লাস যেহেতু সিক্স হচ্ছে যুগ্ম সংখ্যা জোর সংখ্যা থাকলে ওয়ান হবে প্লাস হয়ে যাবে মাইনাসটা আর বিজোর সংখ্যা থাকলে মাইনাসটা মাইনাসই থাকবে এখানে কি হচ্ছে জোর সংখ্যা আছে আবার কি হয়ে গেল এটা প্লাস ওয়ান তারপরে এখানে রয়েছে বিজোর সংখ্যা এটা হয়ে গেল মাইনাস ওয়ান তারপরে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান তারপরে প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল কেটে গেলে কত থাকে জিরো এটা হচ্ছে অ্যান্সার আর বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন আমি এরকম ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও লাইভ গ্রুপে রেগুলার আপডেট করতে থাকি তো আজকের মতো এইটুকুই হাসতে থাকবেন আর দেখতে থাকবেন লাইভ গ্রুপে